নমস্কার গল্পান্বেষ নীলিমায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে গল্প পাঠে আমি অনিতা আজ আপনাদের শোনাব বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিশেষ মজার গল্প সাধু কালাচাঁদের ফলাও কারবার লেখকের জন্ম পঁচিশে মার্চ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে খুলনায় উনিশশো আটান্ন থেকে আনন্দবাজার পত্রিকার যোগদান এরপর উনিশশো সাতাত্তর সালে যোগ দিয়েছেন অমৃতবাজার পত্রিকার সংযুক্ত সম্পাদকের পদে দেশ পত্রিকা তার ধারাবাহিক উপন্যাস কুবেরের বিষয় আসর প্রকাশিত হলে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে কিশোর সাহিত্য তার কলম ছিল অত্যন্ত সাবলীল তার কিশোর অমনিবাস তারই সাক্ষ্য বহন করে বহু পুরস্কারে ভূষিত এই লেখক উনিশশো তেত্রিশে একাডেমি পুরস্কার পেয়েছেন শাহজাদা দার্শুক গ্রন্থের জন্য তাহলে শুনে নিন আজকের গল্প সাধু কালাচাঁদের ফলাও কারবার ক্লাস টেনের ছেলেরাও সাধু কালাচাঁদকে সমীহ করে চলে তার কারণ অনেক সে কথায় পরে আস ক্লাস সেভেনে ঢুকলে দেখা যাবে ডান দিকের ফিফ বেঞ্চে সাধু কালাচাঁদ দেওয়ালের দিকে কোণে বসে আছে কর্মকার না প্রামাণিক ঘোষ না দত্ত তা কারো মনে নেই সবাই সাধু কালাচাঁদ বলেই ডাকে একবার ওর মা বলেছিলেন কালাচাঁদ আমার সাধু করতে দিচ্ছে সেই থেকে ওর নামের আগে সাধু বড় ঘিরে হাফ প্যান্ট হাঁটুর মালাই চাকরি পার হয়ে ঝুলছে শার্টের গলার বোতাম আটকানো পায়ে রবারের সু ফিতিবন্দি দুই কুমিতে দুটি পুরনো পাছা কালাচার তার দেশের ভাষায় বলে পায় না চোখে একটু ঝিমুনির ভাব সারা ক্লাসের অনুরোধে থার্ড পিরিয়ডে সে সাত আটবার বাঘ দেখেছে নতুন ভূগোল স্যার ও থেকে থেকেও ধরতে পারেনি শেষ থেকে জি এম মন্ডল অর্থাৎ গোপীনাথ মন্ডল শুনে বেদ প্রিয় বলে গেছেন আমার যা কথা সেই কাজ ওই বাইশ পাতায় উইকলি পরীক্ষার পড়া আফ্রিকার জলবায়ু নদ নদী ভূপরিচয় বন্যপ্রাণী যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে তারপর দেখছি বাঘ কোথায় যায় নিষ্পাপ মুখ করে সাধু কালাচাঁদ আগাগোড়া বাঘ ডেকেছে বলে না দিলে তার ভাবভঙ্গি থেকে কেউ ধরতেই পারবে না বাইরে থেকে দেখলে মনে হবে সবসময় অন্য কোনো চিন্তায় সে ডুবে আছে কিন্তু ওই মুখে সে বাঘ ডাকে কোকিল ডাকে কাজ বা ব্লেড ফিরিয়ে খায় বা দরকার মতো যে কোনো স্যারের সই জাল করে যে কোনো ক্লাসের ছেলেকে হাফ ছুটি দিয়ে দেয় সে নিজেই বলেছে আর এক বছরের ভেতর হেড স্যারের সই জাল করে লেট ফি কিংবা ফাইনও মুকুব করে দিতে পারবে এখন ছুটির পর বাড়ি ফিরে সে রোজ তিরিশ বার করে জড়িয়ে জড়িয়ে লেখে নিবারণ চরণ পাকরাশি ইংরেজিতে এনসি পাকরাশি সারা স্কুলে এভাবে অসময়ে ছুটি থাকার মালিক হয়ে সে এখন নাইন টেনের স্টুডেন্টদের কাছেও খাতির পায় দু পয়সা আসেও তাকে কিনা বলে কারাচাঁদ বলে ভিজিট টিনের জন্য হাফ ছুটি পিছু এক আধুলি নাইনের বেলা তিরিশ পয়সা হিংসুটিরা বলে সাধু কালাচাঁদের ফলাও কারবার কাছাকাছি পেতে মডেল স্কুল ডিকে স্কুল থেকেও কল পায় কালাচাঁদ ভিজিট নিয়ে দর কষক চলে রফা হলে স্কুলের খাতা না আসল সই দেখতে কালাচাঁদ হুহু সই করে দেয় ফাইন মুকুব কিংবা ছুটি ছাটার দরখাস্তে কোন স্কুলের কেরানি বা এইসব সই যাচাই করার সময় পায় ভিজিটের পয়সায় সাধু কালাচাদের বাজার হাট ভালোই হয় এসব ব্যাপারকে সে বলে কেস অসুবিধায় পড়ে যারা আসে তাদের বলে পেশেন্ট সময়টা ভালোই যাচ্ছিল তিনি দিন টিফিনে কালাচাঁদ ঘুগনি খায় ফুল ফেরত আইসক্রিম কোনোদিন বা বাজারে জেমস কেবিনের পর্দা ঢাকা কাঠের টুকরিতে বসে হাফ প্লেট হাউলকারি সাঁতায় স্কুলে এসে সে হাফ প্যান্টের দু পকেট ঝমঝম করে বাজিয়ে বাড়ি ফিরে নদীঘাট ঘাট মোড় কাছারিপাড়া সব জায়গায় মনোহারি দোকানদাররা রাস্তা দিয়ে সাধু কালাচাঁদকে যেতে দেখলে কালাচাঁদ বাবু বলে ডাকে আসুন আসুন বলে ধরে এনে বসায় সাধু তাদের এটা ওটা খুঁজতে কালাচাঁদ নিজেও পঞ্জিকা দেখে মানি অর্ডার করে কখনো অমৃতসর থেকে ঘুরি আসে লুধিয়ানা থেকে মাছ ধরার ছিপ জম্মু থেকে ছুরি ঘুরে রাখার জন্য ভেড়া সিংয়ের খাপ এরকম পশারের পর চালাচা তো আর হেঁটে স্কুলে আসতে পারে না বাড়ি থেকে বেরিয়ে সাইকেল রিক্সা আবার স্কুলের একটু আগে বাদামতলা এসে নেমে পড়ে শহরের সবচেয়ে নতুন সাইকেল রিক্সাখানা তার খুব পছন্দ বেশ সাজানো গোছানো সেখানে সে মাস কাবারি করে ফেলল নিচু ক্লাসের ছেলেরা বলে কালাচাঁদার প্রাইভেট কার ক্লাস ফ্রেন্ডরা বেটাইমে সেই রিক্সায় কালাচাঁদকে যেতে দেখলে বলে সাধু পলে বেরোল নিশ্চয়ই কঠিন কেস দু একটা এখন তখন রুগীকে তাকে হাতে নিতে হয় তার বিশেষ করে শীতকালে জানুয়ারি মাস একখানা আসল ট্রান্সফার সার্টিফিকেট সামনে রেখে সে যে কোনো স্কুলের হেডস্যারের স্যারের সৈশুদ্ধ নিজে যাইতে ট্রান্সফার সার্টিফিকেট দেয় ভিজিট পুরো পাঁচ টাকা গত জানুয়ারিতে মডেলের ক্লাস এইটের বিষ্ণু আর ভেতর মোট বারো পেয়ে সাধু কালাচাঁদকে কল দিল দুদিন পরামর্শের পর পুরো ভিজিট নিয়ে কালাচাঁদ ট্রান্সফার সার্টিফিকেট দিল পাঁচ মাইল দূরে পল্লীমঙ্গল স্কুলে গিয়ে বিষ্ণু নাইনে অ্যাডমিশন পেল প্রোগ্রেস রিপোর্টে ভালো ভালো নম্বর সাধু কালাচাঁদের হাতের কাজ কালাচাঁদ অন সলিউশন কেরোসিন সহযোগে আমরুল পাতা এতে টক টক যে কোনো শ্যাওলা ধরা পুরনো দেওয়ালে ইটের ফাঁকে গজায় ভালো করে হাতের দুটো ডলে নিয়ে তাতে দু ফোটা কেরোসিন ঢেলে নিল কালাচাঁদ তারপর সেই মিক্সচার দিয়ে পাকা হাতে প্রোগ্রেস রিপোর্টে নম্বরগুলো তুলে ফেলে নতুন নতুন নম্বর বসিয়ে দিল এক গাদা খুচরো পেশেন্টের চেয়ে এখন দু চারটে কঠিন কেস অনেক লাভ সেরকম রুগী এলে কালাচাঁদ উদাস মুখে বলে হসপিটালে যাও কিংবা বলে চেম্বারে যাও কর করে পাঁচ টাকার নোট দেখলে হিংসুকদের চোখ টাদার তাই বুদ্ধি করে কালাচাঁদ তার নিজের বাড়ির বারান্দায় যেতে বলে অনেকটা চেম্বারের মতো টাটাই বেড়া দিয়ে ঘেরা বারান্দায় সাধু পড়াশোনার ঘর চেম্বারের প্র্যাকটিস পেরে যাওয়ায় কালাচাঁদ একদিন ঘোষণা করলো আর ভাই প্রাইভেট প্র্যাকটিস পোষাচ্ছে না মাথার কাজ তারপরে ভীষণ যা যা কেস তা নিয়ে হসপিটালে গেলে পারো ক্লাসে বসে যেসব জালিয়াতি করতে হয় তার নাম দিয়েছে প্রাইভেট প্র্যাকটিস আসলে সবার সামনে নিতে হয় বলে ভিজিট সামান্য তাই কালাচাঁদ ইন্টারেস্ট পায় না সন্ধ্যা মার্কা বিশ্বরা তারা ভিজিটের ভাগ চায় এসব পেশেন্ট অত ভিজিট দেবে করতে তাই চেম্বার বা হসপিটাল তাদের দু চোখের বিষ তবু চেম্বারে ভিড় ভাড়তে লাগলো আশপাশ ধরে ছোট বড় আটটা স্কুল রোগীর অভাব হওয়ার কথা নয় খুব সিরিয়াস কেসে সাধু তার নিজের প্রাইভেট কারে পেশেন্ট দেখতে যায় এমনিতে সকাল বিকেল পেশেন্ট লেগেই আছে নদীর ওপারে বেলফুলিয়া হাই স্কুল থেকেও পেশেন্ট আসছে প্রাইভেট প্র্যাকটিসের পেশেন্টরা আর তার দেখা পায় না পেলেও মন পায় না সাধু দায় সারা গোছের দেখে একটা হাফ ছুটির কেস তো গুবলেটি হয়ে গেল ধরা পড়ে পেশেন্ট মার্কেও ডাক্তারের নাম কবুল করেনি সাধুর লাখ চেম্বারের রুগীরা ভিজিট ছাড়াও ভেদ দেয় ডট পেন ডায়েরি চকলেট পান প্রাইভেট প্র্যাকটিসে সেসব কিছু নেই তবু এই প্র্যাকটিস থেকেই তো তার নাম ছড়ায় এটি তো তার আজকের এই পশার নাম ডাক সাধারণ রুগীদের তাই অভিযোগ নিয়তির পরিহাস সাধু আজ দু বছর ক্লাস সেভেনে আছে তার হাত দিয়ে কত রোগী তরে গেল নিজে তরেনি আরো সাধারণ সই জিনিসটা দুই ইঞ্চি লম্বা সেটা সামলানো যায় কিন্তু লিখিত পরীক্ষার আনসার তো অনেকখানি এসব সাধু সামলাই কি করে পড়াশোনার জিনিসটা একই বিচ্ছিরি তারপরেই পশার হওয়ায় তারাচাঁদ ওদিকে বিশেষ মন দিতে পারেনি সাধু সেজন্য কোনো আফসোসও নেই কালাচাঁদ প্রিয় পেশেন্টদের নিয়ে জেমস কেবিনে মটন কবিরাজি খাচ্ছিল পেশেন্ট প্রায় খাওয়াচ্ছিল সাধু খেতে খেতে হাঁপিয়ে উঠল ভাড়া কি আরামে চালে বলল আমার আর পড়াশোনাটা হলো না রে মডেল স্কুলে সিক্সের সতীনাথ তার এখন খুব ন্যাওটা সব সময় সঙ্গে সঙ্গে ঘোরে অনেকে খাতির করে সতীনাথকে বলে কম্পাউন্ডার বাবু আরো সতীনাথ নিজেই শুধু কালাচাঁদকে একা পেলে ডাক্তারবাবু বলে ডাকে সে কথা চাউল হয়ে যায় সাধুরও আশকারা ছিল তাতে সতীনাথ হাসি হাসি মুখে বলল ডাক্তার তোমার চেম্বারে ঝোঁকটি আগে সামলাও তারপর ওই এলেবেলে পড়াশোনা আপনা আপনি হয়ে যাবে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সে সাধুর এই শ্লোকে শোক মেশানো ছিল তার ক্লাস ফ্রেন্ড এখন উঁচুতে উঠে অন্য ঘরে বসে সতীনাথ সান্ত্বনা দিয়ে বলল সেই জন্য লেখাপড়া তার আর বাকি কি তুমি তো গাড়ি ঘোড়া চড়েই থাক তা যা বলেছি সেদিন সন্ধেবেলা কালাচাঁদের বাবা অঘরবাবু আগে কাটা কার্তিক রানী ধান বোঝাই দিয়ে নৌকা করে আবার থেকে ফিরলেন ভুলো মানুষ মনটা খুশি খুশি ছিল পেতে বসে ছেলেকে বললেন কোন ক্লাসে পড়িস সেভেনে কেমন খটকা লাগলো কতবারও ধান নিয়ে ফিরে শুনেছিলাম সেভেনে এইবারও সেভেন কি ব্যাপার সাধু মা পরিবেশন করছিলেন বললেন আজকালকার মাস্টার মাসে সব আগের মতো তেমন কি আছেন সব পাশ টেনে চলেন তালা কালাচাঁদকে দেখবার তো কেউ নেই তাই আর উঠতে পারিনি তোমায় সেই কথা বুঝিয়েছে বুঝি অঘরবাবু গম্ভীর হয়ে খাওয়া শেষ করলেন তারপর হাত মুখ দিয়ে কালাচাঁদকে প্রশ্ন করে করে সব জেনে তো তার চোখ স্থির এক বছর নয় অনেকদিন হলো কালাচাঁদ ক্লাস সেভেনে সাধুর চেম্বারে ঢুকে তিনি শিশি সলিউশন পেলেন গন্ধসুকে কিছু বুঝতে না পেরে অন্ধকার মাঠে ছুড়ে ফেলে দিলেন তারপর একখানা খাতা খুলে দেখেন অসংখ্য সই আধ ঘন্টা মেরেও কালাচাঁদের মুখ থেকে কিছু বের করতে পারলেন না কালাচাঁদ মার খায় আর সলিউশনের জন্য মনে মনে হায় হায় করে ওঠে গাদা গাদা গার্জেন আর ক্লাস টিচারের নমুনা সই শুদ্ধ খাতাখানাও বাবু ছিঁড়ে কুটি কুটি করলেন কালাচাঁদ চোখ মোছে আর ভাবে গেল গেল এত বড় পশাকটা মাঠে মারা গেল বাবা যদি কিছু বোঝে উইকলি পরীক্ষা কবে শুক্রবার কি পরীক্ষা ভূগোল বই নিয়ে আয় কতদূর পড়া দেখি মাঝে তো দুটো দিন মোটে দেখালো কালাচাঁদ বইখানা কালাচাঁদের হাতে দিয়ে বললেন আজ সারা রাত ধরে এই বাইশ পাতা মুখস্থ করবে ঘুমোবে না কাল সকালে পড়া ধরবো সালাজে পড়তে লাগলো পড়তে পড়তে সারা পাড়া ঘুমিয়ে পড়ল বাড়ির সামনের রাস্তা দিয়ে সবজির গরুর গাড়ি যায় ক্যাচ কোচ দু চাকার মাঝের নিচে হেইকেনটা হটাং ঘটাং দুলছে টেবিল থেকে উঠে কালাচাঁদ অন্ধকার মাঠে নামলো হাতটাতে হাতটাতে দুটো ফাঁকা শিশি পেল তিন নম্বরটা যে কোথায় পড়ে আছে অন্ধকারে নমুনা সয়ে খাতার পেছনে আধখানা পেলে মাঠের শেষে একদম রাস্তার গায়ে সবকিছু তুলে এনে টেবিলে রাখলো সাধু দু শিশির কোনোটাতেই সলিউশনের ছিটে ফোটাও নেই ছেঁড়া খাতার শেষ বারো পাতায় পল্লী মঙ্গল মডেল আর বিকে স্কুলের ক্লাস টিচারদের কিছু গার্জেনের সই আসতে পাওয়া গেল অথচ এই খাতা আগে গার্জেনদের সইয়ে গিজগিজ করত খাতার অবস্থা দেখে কালাচাঁদের চোখে জল এসে গেল বাবা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে নিশুতি রাত খাতার পাশেই ভূগোল বই আফ্রিকার নদ নদী চ্যাপ্টারের লাল কালির দাঁত সেখানে কালাচাঁদের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে মিশে গেল কালাচাঁদ জানে পরের চ্যাপ্টারে আফ্রিকার পর্বতমালা কিলিমাঞ্জারো না কিসব পর্বতের নাম তার পায়ের কাছে মরুভূমি ডান হাতে মাথা রেখে খাতার উপরে সাধু ঘুমিয়ে পড়ল ঘুম ভেঙে দেখে তাজ্জব ব্যাপার বিশ্বাসই হতে চায় না এসে কোথায় এসেছে উঁচু মালভূমির মতো জায়গায় পাহাড়ি পথের ওপর লোকালয় গোলপাতার ঘর কাঠের দেওয়াল কয়েকখানা বর্ষা হেলান দিয়ে দাঁড় করানো একটা বড় জয়ঢাক পেটাচ্ছে একজন আফ্রিকান তার কোমর থেকে কলাপাতা ঝালর ঝুলছে নিচে উপত্যকা দেখা যায় সেখানে শীতকালের শান্ত একটা নদী নীল জল নিয়ে পড়ে আছে তীর ধরে তিনটি সিংহী তাদের ছোট বাচ্চাদের নিয়ে খেলছে নিচে দূরে খানিকটা জায়গায় এক কুচ সবুজ ঝকঝক করে উঠল সকালবেলার রোদে কালাচাঁদ দেখেই বুঝলো ওটা মরুদ নদীর পাড়ে জার্সি গায়ে একটা জেবরা এসে হাজির হতে সিংহের বাচ্চাগুলো তার পায়ের ফাঁকে গলে যেতে লাগলো তিন সিংহী ঠায় বসে তা দেখতে লাগলো কালাচাঁদের বিশ্বাস হচ্ছিল না ফিরে তাকাতেই চিনতে পারল আরে এ তো সেই হিনুমঞ্জের পর্বত তার সরল ভূজ্ঞানের নয়ের পৃষ্ঠায় বহু এই ছবি আছে কিন্তু সে তো পালা চাঁদ সে এখানে আসে কি করে এবারে নিজের দিকে চোখ পড়ল সে উঁচু ঢিবিতে বসে আছে তার ডান হাতের কাছে একখানা বর্ষা মাটিতে গাঁথা কোমরে কলাপাতার ঝালর দু হাতের দুই কনুয়ের পায়না দুটো ছেড়ে গেছে মাথায় কিলিমাঞ্জারো পাহাড়ের কোনো গাছের পাতার মুকুট হবে গলায় পাথুরে মালা বেশ ওজন আছে দূরে নদীর গায়ে একটা লম্বা ছিপ এসে ভিড়ল আসলে আফ্রিকান মাঝি ছিপখানা তীরে ভিড়িয়ে দিয়ে জলে দাঁড়িয়ে আছে তিনজন যাত্রী লাফিয়ে ডাঙায় উঠল এদিকে আসছে কাছে আসতেই কালাচাঁদ চিনতে পারল প্রথমজন অঘর প্রামাণিক পায়ে রবারের জুতো বালিতে ভরে গেছে আফসার মাথায় একটি আপ দ্বিতীয় জন নিবারণ চরণ পাকরাশি পায়ে খোলা কাবলি জুতো বুক পকেটে খাতা দেখার লাল ডট হাতে ছাতা তৃতীয় জন খালি পায়ে এসেছে বিশ্বনাথ তিনজনই পরিশ্রান্ত একটা পাথরে বসে হাঁপাচ্ছিল সবাই অঘ্রপ্রমাণিক রবারের জুতো উল্টে বালি বের করছিলেন এমন সময় জয় ঢাক থামল তিনজনই একসঙ্গে দাঁড়িয়ে উঠলেন আপনারা কোথেকে আসছেন আপনি বাংলা জানেন সব জানতে হয় বলতে বলতে সাধু দেখল কেউ তাকে চিনতে পারেনি তিনজনই মাটিতে মাথা থেকে উঠে দাঁড়িয়ে একসঙ্গে জয় ধুনিল জয় সাধু কিলোমান জয় জয় বাবা কিলোমান জয় কালাচাঁদের খটকা লাগলো সে আবার পেছন ফিরে কিলোমাঞ্জারে পাহাড়টাকে দেখে নিল মনে মনে ভাবলো তা মন্দ না কালাচাঁদ থেকে এক লাফে কিলোমাঞ্জার কালাচাঁদের আফ্রিকান বাংলা হয়তো কিলোমাঞ্জারও যেভাবেই সে এখানে আসুক হয়তো ভালো পশার জমে যেতে পারে একবার পশার হয়ে গেলে সে সবার সামনে আত্মপ্রকাশ করবে তখন সবাইকে দেখিয়ে দেবে কে আসলে কি তার আগে নয় অঘ প্রামাণিক বললেন আমরা এশিয়ার খুলনা থেকে আসছি সে তো দেখেই বুঝছি কোন পথে এলেন ভৈরব দিয়ে ওরা আশ্চর্য হলেন আপনি সব জানেন জানতে হয় বিশ্বনাথ বলল ভৈরব দিয়ে রূপসা নদীতে পড়লাম তারপর মিপসা বঙ্গোপসাগর ভারত মহাসাগর ভূমধ্য সাগর আমাজনের মোহনায় নৌকা ডুবির জোগাড় কঙ্গ নদী অনেক ঠান্ডা শুধু কুমিরের উপদ্রব নীল নদে ঢুকে জোয়ার দিয়ে পাল খাটিয়ে নিলাম তিন জোয়ারের পথ পেরিয়ে আপনার ডেরা এসে হাজির হলাম পথে ঢেউ পেয়েছিলেন চরণ পাকরাশি বললেন প্রবল ভারত মহাসাগরে অঘরবাবু বমি করে একাকার করলেন আমার পকেটে সবসময় মুখ শুদ্ধি থাকে তাই দুবার খাওয়ালাম তারপর আর বমি করেননি আপনি তো জুবলি স্কুলের হেডমাস্টার এ এনসি পাকরাশির চোখ কপালে জয় বাবা আপনার দেখছি কিছুই অজানা ডট পেনটা দিন কাগজ আছে এনসি পাকরাশি ডট পেনের সঙ্গে তাড়াতাড়ি পকেট থেকে নোট বই বের করে দিলেন এই তো আপনার সিগনেচার আশ্চর্য আপনি আসলে কি বাবা আপনি জাতিস্বর না যোগী জয় সাধু কিলোমাঞ্জারের জয় সেই জিএন মন্ডল ভূগোল পড়াচ্ছেন হ্যাঁ বাবা ওকে ড্রিলের ক্লাসে দিন কিন্তু উনি যে জিওগ্রাফির ট্রেন্ড টিচার ডিলে দিয়ে দেখুন না ভালো পড়াবেন এশিয়া থেকে মার্চ করে আফ্রিকায় চলে আসতে পারবেন বেশ মজবুত স্বাস্থ্য কি প্রস্তাবটা খারাপ না না আপনি যখন বলছেন এরপর আর কি কথা বিশ্বনাথ যেন খুশি হলো এই হলো গিয়ে বাবা কিলোমাঞ্জারোর নির্দেশ এনসি পাকরাশি অধীর হয়ে বললেন একটা সমস্যা নিয়ে এসেছি ভিজিট এনেছেন একখানে একশো টাকার নোট এগিয়ে দিতে কালাচাঁদ আপত্তি করলো অত নয় নিন না এ তো স্কুল ফান্ডের টাকা পেশেন্ট হলো গিয়ে স্বয়ং জুবলি স্কুল গত বছর আশেপাশের স্কুল থেকে কয়েকটি ভালো ছেলে ভালো ভালো নম্বর শুধু ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমার স্কুলে এসে ভর্তি হয় এবার টেস্টে তারা সবাই ঢেরিয়ে এদের যদি সেন্ট আপ করি তাহলে স্কুলের ফাইনালে ফেল করে ওরা স্কুলের অ্যাফিলিয়েশনের দরকারি পাশের সংখ্যা নষ্ট করে দিতে পারে ওদের ফাইনাল দিতে না পাঠালে ছাত্র সংখ্যা আবার কম হয়ে যায় উপায় সংকটে পড়েছি কি করব বাবা বুনো মহিষের সিংয়ের ভেতর নোটখানা গুজে রেখে কালাচাঁদ বলল তেলটা করুন ঢালাও ভাবে ঢুকতে দিন তা কি করে দেব ওদের তো অন্য স্কুলে সিট করবে সেই স্কুলের হেড স্যারের সঙ্গে ব্যবস্থা করুন তার ছেলেদেরও ঢুকতে দিন আপনার স্কুলেই তো সিট পড়বে তা তো পড়বে কিন্তু ওই হেডমাস্টার মশাই গোয়ার আছেন টোকাটুকিতে বিশ্বাস নেই একদম এ কথা বলতে গেলে মারতে আসবেন পুত্র দশ টাকার নোট আছে এনসি পাকরাশি একখানা এগিয়ে দিলেন সে নোটখানা মহিষের সিংয়ের ভেতর গুজে রেখে কালাচাঁদ একটা শিশি এগিয়ে দিল সাধু কিলোমাঞ্জারস অন সলিউশন জোর করে ধরে খাইয়ে দেবেন দুদা সব কথা শুনবেন গোয়া তুমি আর থাকবে না খাওয়াতে গেলে যদি কামড়ে দেয় জুবিলি স্কুলের জন্য এতটা পথ এলেন ফিরে গিয়ে আরেকটু করতে পারবেন না এনসি প্রকাশী লজ্জায় সলিসয়ের শিশিটা ঝুল পকেটে ভরে ফেললেন অঘর প্রামাণিক বললেন আমার একমাত্র ছেলে কালা চাপতে পারছে না তার মা কান্নাকাটি করে অন্য জল ত্যাগ করেছেন তাকে আর পাবেন না সাধু হয়ে গেছে আমার পরিবারেরও তাই সন্দেহ একবার চোখকে দেখা দেখা যায় না নইলে ওর নিয়ে আত্মঘাতী হবেন বাড়ি গিয়ে সকালবেলা পূর্বমুখী হয়ে বসবেন আর এক লক্ষ আট হাজার বার জব করুন কি জব করবো বাবা আর ঠ্যাঙাবো না আর ঠ্যাঙাবো না আপনি কি করে জানলেন বাবা অঙ্কুর একদম আশ্চর্য সত্যি মাঠটা একটু বেশি হয়ে গিয়েছিল আর মাথা ঠিক থাকে বলুন এখনই ক্লাসে পাকাপাকি রয়ে গেছে বাড়ি ফিরে জপে বসবো যদি ফিরে আসে কালাচাঁদ প্রাণ মন্দে জবলে কি না হয় আপনি ত্রিকালদর্শী বাবা কিলো মানজারো সবই দেখতে হয় আমাদের তোমার ব্যাপার কি খোকা বিশ্বনাথ হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে এলো আমি লেখাপড়া বিলকুল ভুলে যাচ্ছি বাবা রোজ একটু একটু করে কিরকম কাল পর্যন্ত মনে ছিল ছোট হাতে তি লেখা কি করে আজ আর তাও মনে নেই আজ এই সকালবেলার ভেতরে বড় হাতের ইউ লেখা আটখানা ভুলে গেছি আর মোটে পাঁচটি হরফ ভুলে যেতে বাকি আছে তারপর সব সাপ মনে মনে সেন্টেন্স করতে পারো তা এখনো পারি কিন্তু লিখবো কি করে হরফগুলোই মন থেকে মুছে যাচ্ছে রোজ বিশ্বনাথ কেঁদেই উঠল এখন সারাদিন বই খুলে বসে থাকি কিন্তু পড়তে পারি না অর্ধেকের উপর হরফ যে মনে নেই শক্ত কঠিন অসুখ এরপর বাক্য গঠনও ভুলে যাবে শেষে নিজের নামও হারিয়ে যাবে নিজেকেই চিনতে পারবে না একদিন শনাক্ত করতে লোক লাগবে বিশ্বনাথ কালাচাঁদের ঢিবির সামনে বসে পড়ে চেঁচিয়ে কেঁদে উঠল দু হাত উপরে তুলে বলল একটা পথ দেখান সাধু কুলো মাঞ্জারো না হলে আমি এখান থেকে উঠব না আপনারা দুজন ওই জয় ঢাক্তার ওপাশে গিয়ে বসুন কঠিন কেস ভালো করে দেখতে হবে নিবারণ আর অক্ষর সেদিকে তাকিয়ে বললেন উনি যদি কিছু বলেন উনি মানে সেই আফ্রিকান ঢাকি বর্ষা হাতে সেই জয় ঢাকটার পাশে দাঁড়িয়ে আছে চোখ এদিকে তার দৃষ্টি খানিকটা পাহাড়ের ডগায় ডোরা কাটা জেব্রাটার সঙ্গে খেলতে খেলতে দুটি বাচ্চা পাহাড়ি পথ ধরে এদিকেই অনেকটা এসে পড়েছে দূরে নদীতে আরেকখানা ছিপ এসে ভিড়ল আফ্রিকান পেশেন্টরা দল বেঁধে আসতে শুরু করেছে সবে বর্ষাকালে জলের ঢাল পাহাড় ধসিয়ে নামে অনেক সময় তাই কিলোমঞ্জরের গায়ে অনেক জায়গায় পাথরের খোসা উঠে গিয়ে লালচে বুক বেরিয়ে পড়েছে এখানটায় রোদ করে দগদগ করছে ওরা দুজনে সরে যেতে কালাচাঁদ বিশ্বনাথের দিকে তাকালো কখনো কোনো ভিজিতে ভাগ বসিয়েছিলে কোথায় মনে পড়ে না তো ভালো করে স্মরণ করো হ্যাঁ বাবা কালাচাঁদের ভিজিতে তো নিজেও দিত আমাকে কোন কালাচার অপুরবাবুর হারানো ছেলে হ্যাঁ বাবা মারের চোটে বিভাগী হয়ে বেরিয়ে গেল ছেলেটা পেলে ভালো ব্যবহার করবে করতেই হবে নইলে নিজেও তো একদিন হারিয়ে যাব কিনতে পারবো না তিনি দিতে লোক লাগবে বললেন দায়ে পড়ে নয় নিজের থেকে ভালো ব্যবহার করবে তো আমার সেই অভ্যেস নেই বাবা ক্লাস থ্রি থেকে সবাই আমাকে ভয় করে আমি কেড়ে খেয়ে বড় হচ্ছি ভেসটা না ছাড়লে তো নিজের নাম ভুলে যাবে এক হপ্তার ভেতর আমার বাঁচান সাধু কিলোমাঞ্জারো এই আপনার ভিজিট বিশ্বনাথ তার হাত ধরতেই ঘুম ভেঙে গেল কালাচাঁদের ধর্মর করে উঠে বসে দেখল রোদ উঠে গেছে অনেকক্ষণ কোথায় কিলোমাঞ্জারো পাহাড় ঘুমের ভেতর মুখ থেকে লালা পড়ে সরল ভুগালে একখানা পাতা পুরো ভিজে গেছে বাবা অঘুর প্রামাণিক লোকজন জোগাড় করে উঠোনে ধান ঝাড়ানো শুরু করেছেন আপনারা এতক্ষণ শুনছিলেন সাধু কালাচাঁদের ফলাও কারবার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রহস্য রোমাঞ্চ অদ্ভুতুরে এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই চোখ রাখুন নিস নীলিমায় পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ